চূড়ান্ত বিষয় হচ্ছে আপনি যখন অন্য ব্যক্তির অন্য লেখকদের তাদেরও কিন্তু আসলে আর্থিক এখন সরকারি সাপোর্ট না পেলে সবচেয়ে বড় বিষয় যেটা না হলেও আমাদের চলে না সেটা হচ্ছে অর্থনীতি টাকা ছাড়া যেমন চলে না কিন্তু টাকাই কেবল সব না উপস্থিত থাকবো আর বাচ্চারা খুব মনোযোগের সাথে কিন্তু হলো কিন্তু নাচের যে ভাষা বা এই জেলার মানুষ সবচেয়ে বেশি আবেগী আমি মনে করি স্যার আমাদের এই প্রশিক্ষণ আয়োজন এবং এত শিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আমাদের কর্মশালা সাত দিন ব্যাপী কলা শিশুদেরকেও তিনি অনেক তাদেরকে তুলে ধরতে হয় সেই শিক্ষা দিয়ে থাকেন প্রতিনিয়ত কারণ তুমি যা দেখছো দর্শকের সাথে তোমার একটা মহিলতা থাকে তুমি যদি স্থির না হও তুমি যদি দেখছে তারাও একটু অস্থির হয়ে থাকবে তারাও খুব কনফিউজড হয়ে থাকবে আচ্ছা ও কি করতে চাচ্ছে ও কি করতে চাচ্ছে তা যাই ঘুরাই না কেন যেভাবেই ঘুরাই না কেন এইটা তখনই মুখের অবয়বটা ঠিক হবে যখন কিনা চোখটা সোজা মাথাটা কাজ চোখ যদি এদিকে থাকে মাথাটা এদিকে চলে আসতে চায় চাকরি এরকম এরকম করবো না এদিকে আমি এগুলোর দিকে মনোযোগ দিব না আমি কি করব আমি একবারে আমার বরাবর সোজাতে যেটা করব ধরো মাথা কাজ যখন করব